किया हमने है प्यार नहीं तुमको तुम याद नहीं हमको আসসালামু আলাইকুম হোয়াট ইজ এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অসংখ্য ভালো আছো সো আজকে তোমাদের সামনে যে বিষয়ে টিউটোরিয়াল নিয়ে আসলাম সেটা প্রথমে অলরেডি তোমরা দেখে ফেলেছো সেটা পুনরায় মেক করে দেখাবো সো এখানে দুইটাই ডিট দেখাবো সো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো সো সর্বপ্রথম কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাবে আর তোমাদের বলে রাখি কাইন মাস্টার এপিক আমার যদি ডাউনলোড দিতে চাও এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক আছে ডাউনলোড করে ফেলো প্লাস অপশানে চাপ দিয়ে নাইন বাই সিক্সটিনে চাপ দেব দেন এবার তোমাদের পছন্দের মতো ইমেজ নিয়ে আসবে সো এখানে আমি আমার পছন্দের ইমেজ নিয়ে আসলাম আর তোমরা তোমার নিজের ইমেজগুলোও নিয়ে আসতে পারো দেন এবার এটাকে একটু জুম করে বড় করে নেবে তারপরে এবার তোমরা পিকচারটিকে টেনে একটু বড় করে নিলেই হয়ে যাবে দেন এবার তোমাদের লেবার চাপ দেবে মিডিয়াতে চাপ দেবে চাপ দেওয়ার পর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তো একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ছোটা ওটা ডাউনলোড করে ফেলো সো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে সিলেক্ট করে দেওয়ার পর এবার এটা আমাদের পছন্দের মতো আমাদের পিকচারের সমান করে নেব সো এবার একটু নিচের দিকে যাওয়ার পর ব্ল্যান্ডিং নামে অপশন দেখতে পারবো সো ব্ল্যান্ডিংয়ে চাপ দিয়ে স্ক্রিনে চাপ দিলেই হয়ে যাবে দেন এবার আমরা এটাকে এক্সপোর্ট করে ফেলব সো দুই নাম্বারটি এবার আমাদের এডিট করার জন্য সর্বপ্রথম আমাদের আমাদের প্লাস অপশানের চাপ দিয়ে সিক্স বাই নাইন করে নিলেই হয়ে যাবে সো সিক্স বাই নাইন করার পর এবার আমাদের লেয়ারে নিয়ে যাওয়ার পর এখানে আপনারা এলো কালো একটা ইমেজ নেবেন ইমেজ নেওয়ার পর এটাকে একটু ফুল করে দিলে হয়ে যাবে দেন এবার আপনারা লেয়ারে চাপ দেবেন মিডিয়াতে চাপ দেওয়ার পর আপনারা আপনাদের পছন্দের মতো আপনার নিজের পিকচারটি সিলেক্ট করবেন দেন সিলেক্ট করার পর আবারও লেয়ারে চাপ দিয়ে মিডিয়াতে চাপ দিয়ে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো এই ভিডিওটার ডাউনলোড করে ফেলেন তো এই ভিডিওটি সিলেক্ট করে দিবেন দেন সিলেক্ট করে দেওয়ার পর এটাকে এবার আপনারা ফুল স্ক্রিন করে দিবেন ফুল স্ক্রিন করে দিলেই হবে দেন এটার নিচে আমরা দুইটা কালো কালো ইমেজ নিব যেন ওই যে টেক্সটগুলো মুছে যায় তার জন্য এই ইমেজগুলো নিয়ে এটা মুছে দেব দেন এবার আমাদের কাজ করতে হবে যে ডিওটাকে এবার চাপ দিয়ে ধরে একটু নিচের দিকে আসার পর পূর্বের মতনই ব্ল্যান্ডিংয়ের যাইয়ে সো স্ক্রিনটা সিলেক্ট করে দেবো এই হয়ে গেল আমাদের ভিডিও সো সম্পূর্ণ ভিডিও এডিট শেষ হয়ে গেলে এবার এক্সপোর্ট করে ফেলবো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন অ্যান্ড যদি কোনো প্রবলেম বলেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন অ্যান্ড ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন